যে ওনার সাথে আমার বিয়ে হয়েছিল এবং আমাদের একটা বাচ্চা আছে এটা ছাড়া সম্পূর্ণ কথাই মিথ্যে উনি যা যা বলেছেন তো সেগুলো অতটা না কিছুটা আমি মার্কস ইচ্ছা করে পড়িনি কেননা আমার গোষ্ঠীতে একজনও মরে নেই আমার নানার গোষ্ঠীতেও মরে নেই আমার পার্শ্ববর্তী এলাকার কেউ মরে নেই আমি মাস্ক ব্যবহার করে নিজে মরুম নাকি ভাই এটা কি ছয়শো অষ্টআশি নম্বর কথা জি এটা ছয়শো অষ্টআশি না আমি মনে করছি এটা ছয়শো অষ্টআশি নম্বর ভাষা আরে ভাই এটা তো ছয়শো অষ্টআশি নম্বর ভাষাই তাহলে ছয়শো অষ্টআশি নম্বর ভাষা কোনটা আমি মাস্ক ইচ্ছা করে পড়িনি কেননা আমার গোষ্ঠীতে একজনও মরে নেই আমার নানার গোষ্ঠীতেও মরে নেই আমার পার্শ্ববর্তী এলাকার কেউ মরে নেই আমি মাস্ক ব্যবহার করে নিজে মরুম নাকি ছেলেদের থেকে মেয়েদের মন বেশি সরল হয় বাকি মিথ্যে কথা কালকে বলি আচ্ছা ওরিওকে নিয়ে আসছে আয়াস হাই বলার জন্য ওকে বাবা হাই বলেছ হাই বলে দাও ওরিওকে দিয়ে ঠিক আছে খেলো ওর সাথে মানে বিয়ের আগে একটা বাপ তাকে ফোলা মারে বিয়ার পরে আর তুই কোসকে লেগে আচ্ছা হুমাইরা তোমাকে কি কেউ কখনো বলছে তুমি যে সুন্দর না তো লেনা বলবে ওয়ালাইকুম সালাম এটা না আপনারা কি গামছা খাওয়ার জন্য একটা করছেন কি জন্য গামছা খাওয়ার জন্য তুমি মশা আমি মশারি তোমার আম্মু আমার শাশুড়ি ইচ্ছে করে একটা ঘরে থাকবো দুজনায় ঘুরবো ভিটে